ঠিক তখনই শুরু হবে তার পরের কথা যখন মদিনার গুরুত্ব কমে যাবে জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে ঠিক তখনই শুরু হবে মালহামা এই হাদিসটা রাসুল তার সাহাবিকে বলছেন তার নাম মোয়াজ ইবনে জাবাল মোয়াজ ইবনে জাবালের ঘাড়ে হাত রেখে তিনি বলছেন মোয়াজ তারপরেই শুরু হবে মালহামা তো মালহামা কি তিনি বলছেন মালহামা হচ্ছে এমন যুদ্ধ যেটা মানব জাতি কখনো কল্পনাও করেনি যে যুদ্ধে প্রত্যেক একশো জন সৈন্যর মধ্যে নিরানব্বইটা সৈন্য মারা যাবে যারা ন্যাটোতে আছে তারা যেন হাদিসটা ভালো করে শুনে নেয় কারণ তারা খুব উৎসাহিত ফিল করছে আমরা রাশিয়ার সাথে নিউক্লিয়ার ওয়ারে যাব তারা খুব ভালো করে যেন শুনে রাখে যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বইটা সৈন্য সেই যুদ্ধে মারা যাবে তার মানে এই যুদ্ধটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না এটা হবে নিউক্লিয়ার যুদ্ধ যার ফলে এই পুরো বিশ্বের চেহারাটাই বদলে যাবে হয়তো এতগুলো কান্ট্রি আর থাকবে না মানুষের সংখ্যা অনেক কমে আসবে আর যারা বেঁচে থাকবে ওরাও থাকবে হরিবল একটা দেশের হরিবল একটা কান্ট্রির মধ্যে তারা ফুড পাবে না পানি পাবে না ইলেকট্রিসিটি টেকনোলজি কিছুই পাবে না এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড শুধু তাই নয় সূর্যের আলো পৃথিবীতে আসবে না যেমনটা সুরা দুখানের মধ্যে আছে যে পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না আপনারা পারমাণবিক বিস্ফোরণের এই মাশরুম ক্লাউডগুলো দেখেন সারা ওয়ার্ল্ডকে ঢেকে দিবে তিনি বলছেন এই মালহামায় এইরকম একটা অবস্থা হবে যেটা আমাদের সামনে আর অফকোর্স আমাদের যারা স্কলার্স অফ ইসলাম তারা বেশিরভাগই হালুয়া রুটি বিরিয়ানি খাচ্ছেন এবং ঘুমাচ্ছেন এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই এগুলো নিয়ে তারপর কি হবে হে মোয়াজ তারপরে মালহামার পরে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে টার্কিশ প্রাইম মিনিস্টার এটা জানা উচিত যে তারপরে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে তারা সারেন্ডার করবে না বিজয় করবে আর অবশ্যই এই বিজয়ের মধ্যে মুসলিমদের একটা অ্যালায়েন্স থাকবে যেটা হচ্ছে এমন কিছু খ্রিশ্চান যারা সত্যিকার অর্থে আল্লাহ বিশ্বাস করে সত্যিকার অর্থে তারা বিশ্বাস করে যে ঈসা আলি ইসলাম আল্লাহর পুত্র নন তাদের মধ্যে ফেইথ আছে এমন কিছু খ্রিশ্চান মুসলিমদের সাথে অ্যালায়েন্স হয়ে থাকবে তারা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে এবং তিনি বলছেন কনস্ট্যান্টিনোপল বিজয়ের পরই বের হবে মাসিহুদ্দাজ্জাল যেই মাসিহের অপেক্ষায় স্টেট অফ ইসরায়েল বসে আছে তাদের একজন মাসিহ আসবেন এবং সেই মাসিহ যখন আসবেন তখন সারা ওয়ার্ল্ডকে তারা রুল করবে কিন্তু তারা এটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে সেই মাসিহ ছিলেন ইসা আলি ইসালাম আর এই যে মাসিহ আসছেন সে হচ্ছেন মাসিহ কাদ্দাব মিথ্যাবাদী মাসিহ যাকে রাসুল সাল্লাহ সাল্লাম প্রফিসাইড করেছেন যে তিনি হচ্ছেন মাসিহ উদ্দাজ্জাল এন্ড অফ হিস্ট্রির সাথে ইহুদি খ্রিশ্চান ইসরায়েল ব্রিটেন আমেরিকা এবং মুসলিমদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে ইতিহাসের শেষ পার্টটা বুঝতে হলে আপনাকে এই সব কিছু নলেজের সাথে ইসলামিক এই কোরআন এবং সুন্নার নলেজগুলোকে একসাথে মিলাতে হবে তখন গিয়ে আপনি একটা পথ খুঁজে পাবেন